বিউটিফুল সনাতন একটি নান্দনিক পৃথিবীর জন্য নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আমি রনি সাহা আর আপনারা দেখছেন YouTube channel beautiful Sanatan beautiful Sanatan YouTube চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি পরমেশ্বর শ্রীকৃষ্ণের কৃপায় সকলে কুশলেই আছেন এলাম আরও একটি ভিডিও নিয়ে আর তা হলো হুজুরদের কুকীর্তি সমগ্র পর্ব এক এ বিষয়ে আপনি যদি চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা জানেন হুজুরদের বারবারন্ত এত বেশি যে এদের বিরুদ্ধে কথা না বললেই নয় হ্যাঁ সকল ধর্মেই এরকম লুচ্চা বাটপার মিথ্যাচারী ও ভণ্ড ধর্মপ্রচারক থাকেই অন্য ধর্মে হয়তো এর পরিমাণ পার্সেন্টে কম কিন্তু ইসলাম ধর্ম প্রচারের জন্য যে সকল প্রচারক নিযুক্ত আছে তাদের প্রায় নব্বই ভাগই শয়তান ভণ্ড বাটপার ও মিথ্যাচারী আমার কাছে তার অনেক প্রমাণ আছে এখানে দুই একটা ভিডিও ক্লিপ আপনাদের প্রদর্শন করব আর তারপর দেখাবো হুজুরদের কুকীর্তি সমগ্র যা বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল বা নিউজ এজেন্সি কর্তৃক প্রকাশিত বিভিন্ন সংবাদ আমি সংগ্রহ করে রেখেছি সেগুলো আপনাদেরকে তুলে ধরব তো শুরু করা যাক এবার দেখুন হুজুরদের কুকীর্তি সমগ্র কুকীর্তি নাম্বার এক সুযোগ সবই তো লাইব্রেরি বাইরে রেখে হ্যাঁ, হ্যাঁ জি বাইরে অর্থাৎ ই আছে বাবা কি তুই আকার লেখি আমার একটা চলে এবারে লেখতে যেবার দিদি দি লেখকে আমার একটা কথা শুনবি এবার কথা শুন এবার কি করবো বানাই দিবি বানাই দিবি হ্যাঁ, কেমন করা হয় মুখে আসার এবার এবার তুমি কি টয়লেটের মধ্যে না সাথে থেকে এরকম করতেছে ছাত্রছাত্রীর সাথে আরো তোমার মানে নাম স্যারের কি জানো সুমন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আইলার আর তোমার বাবা তোমার নাম কি মোহাম্মদ আকাশ তোমার বাবার নাম মোহাম্মদ কামাল তুমি কোন শ্রেণীতে পড়ো চতুর্থ চতুর্থ তোমার রোল নাম্বার কত রোল নাম্বার এগারো রোল নাম্বার এগারো তাহলে শিক্ষক সম্পর্কে আমরা অন্যান্য শিক্ষক বিষয় তুমি কার কার কাছে বিষয়টি বলছো আমি ওই সভাপতির যে আর ওই বেটাটা জিজ্ঞাসা তুমি শিক্ষক যে আচরণটা করছো তোমার বিচার চাও কিনা বিশেষ এই ধরনের শিক্ষক তোমাদের বিদ্যালয়ে তুমি কি আর চাও তুমি আর এই ধরনের শিক্ষক আর চাও না তোমরা তাহলে চরিত্র আগে থেকে এরকম খারাপ তোমরা কি জানতা হয় ওই আর অভিনয় তাই ঠিক আছে ভাই আচ্ছা। তো তোমার মার কাছে তুমি বলার পর কি হয়েছে আমি নাই এর কিছু দৌড়ে আগে আগে দৌড়াই এখানে দৌড়ি এক বাড়ি গেছে ঠিক আছে উল্লেখ্য আপনাদের বলে রাখি যে সহি বুখারির একটা হাদিস আছে হাদিসের নম্বর সম্ভবত পনেরোশো সাতাশ দেখুন এখানে বলা হচ্ছে যে যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করবে আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন করবেন প্রিয় দর্শকবৃন্দ আমি এর সিদ্ধান্ত নিচ্ছি না বা আমি এ সম্পর্কে মন্তব্য করছি না মন্তব্যের দায়িত্ব আপনাদের হাতে তুলে দিলাম আপনারাই বিচার করবেন যে কোনো ব্যক্তি যদি এই ধরনের কুকর্ম করে আর কোনো ব্যক্তি সে যদি মুসলমান হয় তাহলে সে কি করবে সে তার দোষ অন্য কোনো মুসলমান সে গোপন করবে তাহলে আল্লাহ নাকি কেয়ামতের দিন তার দোষ গোপন করবে আচ্ছা এই ধরনের বক্তব্যের কারণে সমাজে কি বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে নাকি কমবে আপনারাই বিচার করবেন আমি বলছি না যে ইসলাম ধর্ম খারাপ তবে হ্যাঁ আমি বলছি এই ধরনের বক্তব্য কি সমাজে কোনো ভালো প্রভাব ফেলবে নাকি খারাপ প্রভাব ফেলবে তাহলে তো সমাজে অনেক মানুষ অন্যায় করবে আর মুসলিম হওয়ার কারণে তারা সেইগুলো গোপন করে রাখবে যাতে তাদের সেইগুলো গোপন থাকে ফলে সমাজে এভাবে সকলে অন্যায় করবে কিন্তু দেখা যাবে কেউ কাউকে বলবে না যাতে কেয়ামতের সময় আল্লাহ তাদের দোষগুলো গোপন করে সেই জন্য তো প্রত্যেক ধর্মেই দুই ধরনের বিষয় থাকে একটা হচ্ছে অপধর্ম আর একটা হচ্ছে প্রকৃত ধর্ম তো যেটা অপধর্ম সেটা আমাদের বর্জন করা উচিত যেটা প্রকৃত বা বিশুদ্ধ ধর্ম সেটা আমাদের গ্রহণ করা উচিত তো ইসলামের ক্ষেত্রেও এই ধরনের অপধর্মগুলি বর্তমান আছে আপনাদের উচিত বা ইসলাম ধর্মাবলম্বীদের উচিত যে এই ধরনের অপধর্মগুলোকে বর্জন করে প্রকৃত বা বিশুদ্ধ ধর্মগুলো গ্রহণ করা তো প্রিয় দর্শক দেখতে থাকুন দুই দেখতে পাচ্ছেন সময় এখন ডটকম থেকে প্রকাশিত শরীরের মালিশের কথা বলে ছাত্রকে বলাৎকার করে পলাতক মাদ্রাসা অধ্যক্ষ তাহলে দেখতে পাচ্ছেন যে মাদ্রাসার অধ্যক্ষ তার মতো একজন ব্যক্তি তিনি শরীর মালিশের কথা বলে ছাত্রকে একটা ছেলে ছাত্র ছেলে স্টুডেন্ট তাকে বলাৎকার করে মানে ধর্ষণ করে নাম্বার তিন ভোরের পাতা ডট থেকে প্রকাশিত বলা হচ্ছে ছাত্রীকে ধর্ষণ করল প্রধান শিক্ষক অভিযোগ করায় মেরে ফেলার হুমকি দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে একটি হুজুরের ছবি আছে এবং সেই হুজুরটি দাঁড়িয়ালা এবং নুরানি চেহারা আমি আমার ভিডিওর প্রথমেই বলেছিলাম যে নব্বই ভাগই ইসলাম ধর্ম প্রচারকরা এই ধরনের লুচ্চা বাটপার শয়তান ভণ্ড ও মিথ্যাচারী তো এরকম প্রমাণ আমার কাছে অনেক আছে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন নাম্বার চার দেখুন যমুনা টেলিভিশন থেকে প্রকাশিত বই দেওয়ার কথা বলে বাসায় নিয়ে ছাত্রীকে ধর্ষণ করলো মাদ্রাসার শিক্ষক আপনারা ভাবতে পারেন নুরানি চেহারার দাড়িওয়ালা টুপি পরা মানুষগুলোর ভিতরে যে এই ধরনের প্রবৃত্তি জেগে আছে আপনারা অনেক সময় দেখতে পাবেন টিভির সংবাদেও এরকম ধরনের খবরগুলো প্রচারিত হয় যে তারা পরকিয়া প্রেম বা এইরকম ধরনের কোনো একটা কিছু করে দেখবেন যে মানুষকে হত্যা করে কোনো একটা কিছুর ভিতরে তারা ঢেকে রেখেছে বা এইরকম ধরনের ঘটনা আপনারা প্রায়শই দেখতে থাকবেন তো এই হচ্ছে হুজুরদের কুকীর্তি নাম্বার পাঁচ দেখতে পাচ্ছেন Jago news twenty four dot com Jago news twenty four dot com থেকে এখানে প্রকাশ করা হয়েছে ঘুম থেকে জাগিয়ে শিক্ষার্থীকে বলাৎকার শিক্ষক গ্রেপ্তার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই হুজুরটির ছবি এখানে এই হুজুরটি মূলত শিক্ষার্থীকে বলাৎকার করে এবং এই হুজুরের চেহারাটাও বেশ নুরানি চেহারা এবং দেখতে পাচ্ছেন দাড়ি আছে টুপি আছে অথচ তার কাজে এই ধরনের অবস্থা নাম্বার ছয় সম্পাদক ডট কম থেকে প্রকাশিত দেখতে পাচ্ছেন মাদ্রাসার প্রধান শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা চতুর্থ শ্রেণীর ছাত্রী চিন্তা করতে পারেন যে মাদ্রাসার প্রধান শিক্ষক একজন প্রধান শিক্ষক সে ধর্ষণ করেছে একজন ছাত্রীকে তাহলে আপনারা চিন্তা করতে পারেন যে বর্তমান যুগে ধর্মপ্রচারকরা বিশেষ করে ইসলাম ধর্মের ধর্মপ্রচারকরা কোন পর্যায়ে চলে গেছে আমি বলছি না যে সকল ধর্মপ্রচারকই একই তবে নব্বই পার্সেন্ট ধর্মপ্রচারকরাই ঠিক এই রকমই তারা হিংসা পাটপারি লুচ্চামো ভণ্ডামো মিথ্যাচারিতা এইগুলোতে ভরপুর নাম্বার সাত সময়ের কণ্ঠস্বর থেকে প্রকাশিত আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা রোজার সময় ঘটিত একটি ঘটনা তো ইফতারের পর মসজিদের পুকুর ঘাটে চিন্তা করতে পারেন ইফতারের পর মসজিদের পুকুর ঘাটে নিয়ে শিক্ষার্থীকে বলাৎকার করে ইমাম চিন্তা করতে পারেন যে রোজার সময় যেটা কিনা ইসলাম ধর্মাবলম্বীদের বা মুসলিমদের কাছে একটা বিরাট পবিত্র দিন সেই পবিত্র দিন যেটা কিনা পুণ্য অর্জনের মাস রোজার মাস তো সেই পুণ্য অর্জনের মাসে দিনে একটা শিক্ষার্থীকে কিভাবে বলাৎকার করতে পারে তা আসলে আমাদের ভাবে দেখার বিষয় আমাদের এই কলিযুগ সনাতন ধর্ম অনুসারে বলা হয়ে থাকে যে কলিযুগে ধর্মই অধর্ম হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন সেটাই যে আজকাল মানুষ ধর্মকে অধর্ম মনে করে আর অধর্মকেই ধর্ম মনে করে এবং করছেও তাই তো প্রত্যেক ধর্মে অপধর্ম আর বিশুদ্ধ ধর্ম দুই ধরনের ধর্ম থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই জিনিসগুলো সব ধর্মেই থাকে বা আছে আর যে কারণে দেখবেন শাস্ত্রগ্রন্থে বিভিন্ন রেফারেন্স যেগুলো আসলে হুজুরা দেওয়ার চেষ্টা করে যেখানে হয়তো বা এই ধরনের বুখারি সই বুখারির আপনাদেরকে দেখিয়েছিলাম যে পনেরোশো সাতাশ নম্বর হাদিস যেখানে বলা হচ্ছে যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করবে আল্লাহ নাকি কিয়ামতের দিন তারও দোষ গোপন করবেন তো এই ধরনের কথাগুলো যেগুলো ধর্ম দ্বারা অনুমোদিত বলে মানুষ প্রচার করে তখন শিক্ষা গ্রহণ করে এগুলো গ্রন্থ থেকে তখন মানুষ কিন্তু অন্যায় করেও চেপে যায় মানুষ বলতে চায় না কেন কেন ওই যে আল্লাহ তাকে কেয়ামতের দিন তার দোষ গোপন করবে এই জন্য সকলেই ওই অন্যায় কাজ করার একটা অনুপ্রেরণা পায় এইসব সই বুখারির যে হাদিস আছে এইসব হাদিস থেকে তাই আপনারা সৃষ্টিকর্তা বা ভগবান বা পুরোহিতদের নামে যে সমস্ত কথাগুলো তারা বলবে আপনারা সহসা বিশ্বাস করবেন না মেনে নেবেন না আপনাদের বিবেক আপনাদের নীতি আপনাদের যে স্বাভাবিক নীতি কি বলে আমাদের বিবেক কি বলে আমাদের বিবেকের বাইরে যদি এইসব চলে যায় তাহলে আমরা কখনোই ধর্মের নামে সৃষ্টিকর্তার নামে ভগবানের নামে পুরোহিতের নামে এইসব কথা আমরা কখনোই বিশ্বাস করব না যা আমাদের সমাজে বিশৃঙ্খলা আনবে বা বিশৃঙ্খলা আনতে পারে এবং সমাজকে ভয়াবহভাবে একটা বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে পারে প্রিয় দর্শকবৃন্দ আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে দেখা হবে পরের ভিডিওতে যেখানে হয়তো আপনাদেরকে আরও কোনো কুকীর্তি তুলে ধরবো তবে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে নমস্কার